our vision from Lalmeda is coming this carrot. That's our secret interest, একটু পরে দিবি একটু পরে দিবি আমরা ওখানে পাই ইন্টারভিউটা এখানে হবে একটু একটু একটু সরে যাও সরে যাও রুমাপুর কাছে And that's your choreographer for the show. Oh, hello. Nice to meet you. একটু একটু এখান হবে আরে তোমরা লাইনের মাঝখানে যাও That's your first model. Uh, hello. She's performing on your show. Okay? Hello, nice to meet you. That's her sister. Hello, hello hi. And that's all your Otelia team. Okay? To show Okay. Let's go. Let's go. let's have a photo over there. Interview by Kutu. আপু আপনাকে বলতেছেন আমার সাথে না ছবি তুলে চলে যাবে ওইটা ধাম করে উপরে চলে যাবে বুঝছেন না আচ্ছা আসি ছবি তুলে তারপর আমি রিল্যাক্স হবো বিশাল আমাকে দায়িত্ব দিয়ে <laughs> তুমি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম